ভাই সাহ আরে ও ভাই সাহ কি করছো মোবাইলে আরে পাবজি খেলছি আমি আচ্ছা পাবজি খেলছো তো এই লেগে আমি একটা শায়ের শোনাচ্ছি শোনো আমি ওকে প্রচুর ভালোবেসেছিলাম কে আমি ওকে প্রচুর ভালোবেসেছিলাম আমি কি করে জানবো যে ও আমাকে পাবজির জন্য ছেড়ে দেবে ওয়াহ ওয়াহ হ্যাপি সাইরি হ্যাপি বা বা বা শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া ওয়াই হেডশট মেরে দিছি এগুলোকে ভোঁসড়িকে ভাই সাহেব এগুলোকে মেরে দিছে আরে ভাই এর মনে করোনা হয়েছে আমারও মনে হয় এটা ভাই সাহেব বা ভসিরওয়ালা ভাই সাহেব তোমার কি করোনা হয়েছে না আমি সকাল সকাল স্নান করেছিলাম তাই এমন হয়েছে সর্দি কাশি ও আচ্ছা তাহলে ঠিক আছে নাহলে যদি কাউকে যদি কাছে দেখি গাঁড় ফেটে যায় পুরো এই লেগে আমি একটা সাইরে শোনাচ্ছি তুমি একটু শোনো অনেক কষ্ট করে একটা মেয়েছিকে হসপিটালে পটিয়েছিলাম কি অনেক কষ্ট করে একটা মেয়েছিকে হসপিটালে পটিয়েছিলাম তারপরে বুঝতে পারলাম কে শালির করোনা হয়েছে অনেক খারাপ হয়েছে তোমার সাথে আরে ভোঁসড়েকে ডাক্তার আমাকে ছাড় ডাক্তার সাহেব কি ভয়ঙ্কর নাকি আরে প্রচুর খাতারনাক ইনজেকশন সব সময় সেই জায়গাটাই দেয় সেই জায়গাটাই কোথায় এ তোমাদের মধ্যে তিন নম্বর রুগীকে যাকে ইঞ্জেকশন দেবো আমি আরে এটা কেন চুপচাপ যাও ওখানে শুয়ে পড়ো আরে ডক্টর সাহেব বলছি কি ইঞ্জেকশন না দাও তুমি আমাকে ওষুধ দিয়ে দাও খেয়ে নেবো আমি ডিটা হলো আরে ভয় করো না আমি আসতেই দেবো লাগবে না আরে ডক্টর সাহেব তুমি একটু আস্তে করে দেবে আরে বাবরে ভোঁসড়িকে ডক্টর মনে হচ্ছে সুইটা ভেঙে গেছে তো তুমি একটু ঘুমিয়ে থাকো নার্স এসে বের করে নেবে সুইটা আরে এ তো প্রচুর ভয়ঙ্কর ডাক্তার আমি কোনোদিন দেখিনি এত ভয়ঙ্কর ডাক্তার আমি কখনো দেখিনি সুই দিছে ওকে শালা আমার পিছনে ব্যথা হচ্ছে সেম হেয়ার হাই কেমন আছো তোমরা বাহ কি আওয়াজ কত সুন্দর আওয়াজ এই আওয়াজে কত মিষ্টি বাহ বাহ বাহ ও থ্যাংক ইউ কত ভালো তুমি কত সুন্দর করে বানিয়েছে রব তোমায় কত সুন্দর করে বানিয়েছে রব তোমায় কি ভূত একবার দেখে তোমাকে ভয় খেয়ে যায় আমি সাইরি তো ভালো মেরেছি তাও আরে স্যার ভুল কি আরে স্যার ভুল ছিল তোমার আরে মেয়েদেরকে পটানোর জন্য তো একটা দুটো কুরবানি দিতেই হবে মনে হচ্ছে সুইটা একটু বেশি ভিতরে চলে গেছে আরে আরে আমার অনেক ব্যথা করছে ভাই আরে টেনশন করো না একটু লাগবে না তোমাকে কিভাবে বিশ্বাস করব তোমার কথা এই কথাটা ডক্টরও বলেছিল শালানে জোর ডোবসটি ঢুকে দিয়েছে আ প্রচুর লাগছে বে সালা মনেই হচ্ছে না এটা ডাক্তারখানা না টর্চারখানা নাও ইউ ক্যান গো এইবার তুমি আসতে পারো বা যেতে পারো আরে কিভাবে যাব আমি না উঠতে পারছি না নামতে কিভাবে যাব বলো তুমি তুমি একটু নাম করে দাও আরে আমাকে একটু বাহার পর্যন্ত ছেড়ে দাও সালা যেরকম ডাক্তার সেরকম নার্স নার্স দু নম্বর রুগী কে আছে ডেকে নিয়ে এসো দু নম্বর রুগী কে মাত্র একটা দুশ্মন বেঁচে আছে ওকে মেরে আমি একটু চিকেন ডিজাইন করে লই চল তোকে ভেতরেই চিকেন ডিনার খাওয়াবো আরে আরে ও ভোঁসড়িকে ডাক্তার ঝাড় রে ওরে বাবা দিয়েছে ওই ঢুকি দিছে মা মনে হচ্ছে চিকেন ডিনারটা একটু তিতা ওকে পালে পালিয়ে গেছে জানে মান সরি ম্যাডাম জি ডাক্তার কি প্রথম থেকেই এইরকম প্রথম থেকেই এরকম বাবা তো চেহারা দেখে বুঝতে পারছি কসম তুমি যদি একবার থাকতো না ডক্টর আমি সারা জীবন রুগী থেকে যেতাম স্যাম হেয়ার মশারিকে ভাই দেখতে পাচ্ছ যে ম্যাডাম আমার সাথে কথা বলছি তো তোমার খাড়া খাড়া চুল নিয়ে শুধু কেন ঢুকে যাচ্ছ এ তোমার মাল নয় যে তুমি শুধু কথা বলতে পারবে এর সাথে এ তোমার দুজন ভালোই দেখছি চিল্লাচ্ছ নার্স এদেরকে অপারেশন থিয়েটারে নিয়ে সো জলদি घुसিয়ে হামাকে छेड़े दो मैडम भोसड़े के डॉक्टर यदि वीडियोটাকে ভালো লাগিতা কি অবশ্যই लाइक করবেন